সুপ্রিয় দর্শক স্বাধীনতা টিভির পক্ষ থেকে আলোচনা করব যুগ যুগ ধরে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর কুটুক্তি এবং সমালোচনা করা এবং ইসলাম ধর্মের উপরে সমালোচনা করার জন্য আল্লাহর গজব নাজিল করে থাকে সেই অবস্থাতে বর্তমানে ভারতের মোদি বিজেপি সরকার আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামকে কুটুক্তি করার কারণে আজকে বিশ্বের মুসলমান জেগে উঠেছেন এই ভারত সরকার নবীজিকে কুটুক্তি করার কারণে বিশ্বে পঞ্চান্নটি দেশ ভারতের দ্রব্য বয়কট করেছে এবং গতকাল বাংলাদেশও ইসলামপন্থী মুসলমানদের বিরাট প্রতিবাদ মিছিল করা হয়েছে আমি এই ভারতের মোদী সরকার সরকারের প্রতি ঘৃণা প্রকাশ করছি যে আমাদের নবীজিকে কটুক্তি করে ভারত তার অমুসলিম প্রভুদেশকে খুশি করার জন্য এই কটুক্তি করে থাকেন ভারতের মুসলমানদের প্রতি অনেক হত্যা নির্যাতন আইন বহির্ভূত কাজ করে আসছে এই জন্য বিশ্বের কাছে বারবার প্রতিবাদ করলেও তার সাড়া মেলে নেই আজকে আল্লাহর তরফ থেকে এই নালত ভারতের উপর নাজিল হয়েছে কারণ মুসলমানদের প্রিয় নবীকে কুটুক্তি করা মুসলিম জাতিকে অপমান করার স্বামী কারণ খ্রিস্টান ধর্ম হাজার হাজার বছর পূর্বে খ্রিস্টান ধর্মে বাইবেলের মধ্যে পর্যন্ত নবীজির আগমনের কথা উল্লেখ করা হয়েছে এই বাইবেলে নবীজির বাবার নাম মাতার নাম এবং নবীজি সম্পর্কে উল্লেখ করা হয়েছিল এবং খ্রিস্টান ধর্ম অবলম্বী যারা তারাও নবী নবীজির আগমনের কথা এবং নবীজি সম্পর্কে ওনাদের বাইবেলেই ধারণা দিয়েছে তাই যারা খ্রিস্টান আমেরিকা ইউরোপ কান্ট্রির সকল খ্রিস্টান ধর্মী খ্রিস্টান ধর্মে অবলম্বী মানুষ জানতে পারে যে নবীজির ব্যাপার আজকে পুরা বিশ্ব একত্রিত হয়ে এর প্রতিবাদ জানাচ্ছে এর প্রতিবাদ করছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের প্রতিটি মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমি এর নিন্দা জানাচ্ছি এর যেন দৃষ্টান্তমূলক শাস্তি বিশ্বের দরবারে করা হয় আমি মোদিকে এর আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থার দাবি জানাচ্ছি